একটি ঐতিহাসিক পরিবারের শ্রেণীবাস পরিবারের সন্তান উনি পঁচাত্তর সালে পুনর্কৃত হয়েছিলেন মেয়া হইলে এই সিটি কর্পোরেশনে প্রাণ পাশ করতে সময় লাগবে না এই সিটি এই শ্রমিক দিবসে এই মেহনতি মানুষের সাথে আমি থাকব এবং এই মহান মে দিবসে যারা এখানে আগত হয়েছে তাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা এবং সালাম আর এই অঙ্গীকার যেটা জন্মেছি শেখ হাসিনা আমাকে এখানে নমিনিত করেছেন আমি এই এই বরিশালকে একটা সেবা দেওয়ার যে অঙ্গীকার সেটা পুনরায় ব্যক্ত করতেছে Thank you.